করে দিচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের ক্লাসে জয়েন করার জন্য ধন্যবাদ আমি আজকে আপনাদের জন্য খুবই অ্যাডভান্স লেভেলের ক্লাস করাইব আমি জানি না আপনারা কোন বেসিকের উপরে আছেন যে যে বেসিকের উপরেই তাকান না কেন যার উপর যার কাছে যে স্কিলই তাক না কেন আপনাদের মার্কেটিং সিস্টেমটা একই শুধুমাত্র আপনি কি করবেন আপনার টেকগুলো আপনি রিসার্চ করবেন যিনি ডিজিটাল মার্কেটিংয়ে আছেন তিনি digital marketing related tag research করবেন যিনি গ্রাফিক্স ডিজাইনার আছেন আপনি graphics design related tag use করবেন আপনি যিনি আপনার কি বলে ওয়েব ডেভেলপমেন্ট আছেন আপনি web development related tag use করবেন যিনি ওয়েব ডিজাইন আছেন web design related tag use করবেন যিনি এক্সআই ইউআই আছেন ইনি এক্সআই ইউআই এর ট্যাগ ইউজ করবেন মানে যিনি এসিও আছেন ইনি এসিও ট্যাব ট্যাগ ইউজ করবেন যিনি ইথিক্যাল হ্যাকার আছেন হ্যাকিং সেক্টর নিয়ে কাজ করতেছেন আপনারা ইথিক্যাল হ্যাকিং সেক্টরের ট্যাগুলো ইউজ করবেন একটা কথা বলতে হয় যে আপনি যে মার্ক যে স্কিলটা নিয়ে কাজ করবেন সেই স্কিলের উপরে আপনার টেক হিউজ পরিমাণ টেক জানা থাকতে হবে ট্যাগ বলতে এখানে আমি বলতে চাচ্ছি ট্যাগ বলতে বলতে চাচ্ছি আমরা যে সমস্ত কিওয়ার্ড দিয়ে সার্চ দিই যে সমস্ত শব্দগুলা দিয়ে বিভিন্ন মার্কেটে সার্চ দিই সেগুলাকে ট্যাগ অথবা আমরা কিওয়ার্ড বলি ফাইবারের ভাষায় ট্যাগ বলে আর এসিওর ভাষায় বলে কিওয়ার্ড ঠিক আছে কিওয়ার্ডগুলো আপনি কে কিওয়ার্ড দিয়ে ইউজ করবেন যিনি আপনি লগো ডিজাইন কাজ করেন আপনি লগো ডিজাইন সার্চ করবেন সার্চ করবেন লগের ডিজাইন আপনি কি করবেন আমাদের তো প্রথম ক্লাস নিছিলেন তারপরে থেকে আর কিছু করাবেন না এখন তো আসলে ফাইবার সম্পর্কে তো কিছু তেমন কিছু জানি না আগে তো কাজগুলো জানতে হবে তারপরে তো আমরা ফাইবারে যাব আমি আজকে ফাইবারের কাজ তো দেখাইবো না আপনাকে তো প্রথমে পেজ ক্রিয়েট দেখাইছি না হ্যাঁ। এখন পেজ ক্রিয়েট দেখানোর পরে পেজের প্রমোশন দেখাইছি হ্যাঁ হ্যাঁ এখন এইটুকুর উপরেই আপনাদের কিভাবে কাজ করবেন সেটুকু দেখাইতেইব না আচ্ছা বুঝছি আমি আসলে অন্য মার্কেট অন্য ট্রেনারদের মতো না আমি আপনাকে টোয়েন্টি পার্সেন্ট কাজ শিখাইব ওই টোয়েন্টি পার্সেন্ট দিয়ে কীভাবে কাজ করবেন সেটা দেখাইয়ে দিব বুঝতে পারছেন আমি টু পার্সেন্ট কাজ যদিও দেখাই সেই টু পার্সেন্ট কাজ দিয়ে আপনি কিভাবে নিজেকে উপরের লেভেলে নেবেন সেটা আমি আগে দেখাই ওকে আসেন আপনাদের প্রত্যেকের প্রত্যেকের কি লাগবে একটা করে অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট লাগবে একাধিক সরি নট অ্যাক্টিভ একটি একাধিক ফেসবুক অ্যাকাউন্ট লাগবে যার যত স্ট্রং ফেসবুক অ্যাকাউন্ট থাকবে সে তত স্ট্রং ফ্রিল্যান্সার আপনাদের প্রত্যেকের একটা করে ইউটিউব চ্যানেল লাগবে ঠিক আছে প্রত্যেকের কি লাগবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে প্রত্যেকের কি লাগবে একটা <clears throat> কি বলে প্রত্যেকের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে একটা প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট লাগবে একটা রেডিট অ্যাকাউন্ট লাগবে একটা লিঙ্কডিন অ্যাকাউন্ট লাগবে একটা ইউটিউব চ্যানেল লাগবে ঠিক আছে এই বিষয়গুলো আপনি প্রত্যেকেই আপনারা day by day build up করতেই হবে you success in your life in freelancing mandatory you can manage to Facebook Twitter Instagram LinkedIn Reddit Pinterest YouTube extra তো এই বিষয়গুলো আপনার বাধ্যতামূলক লাগবে লাগবেই লাগবে যাক আজকে আমরা ফেসবুকেই আসি ফেসবুকে আমরা ফেসবুক সম্পর্কে একটু বুঝি কিভাবে আমরা ফেসবুকে কাজ করব দেখুন আপনারা প্রত্যেকেই দুইটা তিনটা করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তিনটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মার্কেটিং দেখাইবো ইনস্টাগ্রামের কাজ দেখানোর পরে আপনি আসুন এখানে আমরা সার্চ দিব মনে করেন আমি হচ্ছে একজন গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট আমার কথা বলছি আমি একজন গুগল অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট অথবা আমি একজন ইউটিউব প্রমোশন এক্সপার্ট আমি প্রত্যেকে আপনারা একটা কাজ করবেন আমরা আসলে গুলমাল ফালাই দেই আমরা বেশ কিছু স্কিল নিয়ে কাজ করতে শুরু করি আমরা অনেক কিছু স্কিলের উপরে কাজ শিখব ঠিকই কিন্তু আমরা দুইটা বা তিনটা স্কিলকে আমরা আমাদের টার্গেট ধরব এবং দুইটা বা তিনটা স্কিলের উপরে আমি আমার নিজেকে বিল্ড আপ করবো ওই মাবত আমি সামনে আগাইব ঠিক আছে যেমন আমি প্রথমেই চিন্তা করলাম ইউটিউব প্রমোশন সম্পর্কে আমি কাজ করব তাইলে আমি প্রথমে ইউটিউব প্রমোশন দিয়ে কী করলাম সার্চ দিলাম ঠিক আছে আমি কি করলাম ইউটিউব প্রমোশন দিয়ে আমি সার্চ দিলাম আচ্ছা এখানে সার্চ দেওয়ার পরে আমি নিচের দিকে আসবো নিচের দিকে আসে ওখানে গ্রুপ কোথায় আছে এই যে গ্রুপ আছে আপনারা সবাই দেখেন সার্চ দেওয়ার পরে দেখবেন গ্রুপ আছে গ্রুপ যে জায়গা স্যার স্ক্রিনটা শেয়ার করলে ভালো হয় স্ক্রিন তো শেয়ার হইছে না না স্যার জি আমি স্ক্রিন দেখতে পাচ্ছি স্ক্রিন শেয়ার আছে তাইলে ভাই যে বলছেন আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন তাইলে দেখতে পারবেন যার প্রবলেম হচ্ছে যাদের প্রবলেম হচ্ছে আপনারা কষ্ট করে লিভ নিয়ে আবার জয়েন দেখতে পারলে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি কি করলাম ইউটিউব প্রমোশন দিয়ে সার্চ করলাম এখানে আপনি যিনি গ্রাফিক্স ডিজাইনার আপনি এখানে লগো ডিজাইনের কাজ করেন লগো ডিজাইন নিয়ে সার্চ করবেন যিনি ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন আপনি web design web development search করবেন সার্চ করে কি করবেন আপনি এই যে গ্রুপ নামক একটা শব্দ আছে গ্রুপে জয়েন করবেন আচ্ছা প্রথম কাজ হচ্ছে আপনি গ্রুপে জয়েন করা এই যে গ্রুপ গ্রুপ নামক শব্দে আমরা জয়েন করব আচ্ছা গ্রুপের মধ্যে প্রথমে আমরা গ্রুপ লিখলাম গ্রুপ লেখার পরে দেখবেন আপনি এই জায়গার মধ্যে প্রচুর গ্রুপ আপনাকে কি করবে শ করবে এখন এখানে সব গ্রুপে আমরা জয়েন করার প্রয়োজন নাই যেমন ইউটিউব প্রমোশন এখানে দুইশো চব্বিশকে দ্যাটস মিন দুই লক্ষ চব্বিশ হাজার মানুষ এখানে আছে দুই লক্ষ তেইশ হাজার মানুষ এখানে আছে আমরা ওই যে বেশি বেশি মানুষ যে গ্রুপগুলোতে আছে ওই গ্রুপগুলোতে আমরা জয়েন করবো একটা মেন জিনিস মনে রাখবেন এই গ্রুপ যেগুলো দেখতেছেন এই গ্রুপগুলার এ নাইনটি পারসেন্ট গ্রুপই বাংলাদেশি বিভিন্ন ফ্রিল্যান্সারদের তৈরি করা কথা বুঝতে পারছেন বাংলাদেশের বিভিন্ন এই গ্রুপগুলো নাইনটি পারসেন্ট গ্রুপই বাংলাদেশের বিভিন্ন ফ্রিল্যান্সারদের দিয়ে তৈরি করা বাট এগুলা ফ্রিল্যান্সার দিয়ে তৈরি করা হলেও এখানে আমাদের জন্য একটা কি আছে বেনিফিট আছে ওকে আমরা সামনে যাই একটু বাম দিকে আমরা নিচে স্ক্রল করে নিচের দিকে আসলাম আইসা আচ্ছা, আমরা এখানের মধ্যে পাবলিক নামক একটা শব্দ আছে আমরা পাবলিকের মধ্যে ক্লিক করবো এখানে দেখেন আপনি মাই গ্রুপ আর পাবলিক দুইটা আছে আমরা পাবলিকের মধ্যে ক্লিক করবো মাই গ্রুপে আমরা ক্লিক করবো না ওকে আমরা পাবলিকের মধ্যে এই জায়গাতে ক্লিক করে এটা অন করে দিব আমরা অন করে দিলাম ওকে এখন দেখেন এখন আমার চোখের সামনে যে সমস্ত গ্রুপগুলো আসছে সেই সমস্ত গ্রুপগুলো পাবলিক আমি প্রত্যেকটা গ্রুপেই জয়েন করা কিন্তু বুঝতে পারছেন আমরা আগে আমি আগে মার্কেটিং করতাম কিন্তু যখন থেকে ট্রেনার হয়ে গেছি তখন থেকে আমার আসলে মার্কেটিংয়ের পরিমাণটা কমে আসছে কারণ ট্রেনার হওয়ার কারণে সাপোর্ট তারপরে ক্লাস নেওয়া ক্লাস মেনটেন করা এগুলাতেই আমার বেশি সময় চলে যায় তো যাই হোক এখন আপনি কি করবেন এই গ্রুপগুলোতে এখানে জয়েন করবেন আপনি প্রতিদিন সর্বোচ্চ পাঁচটা গ্রুপে জয়েন করবেন যাদের অ্যাকাউন্ট দুই সালের ফেসবুক অ্যাকাউন্ট দুই সালের আগের আছে আপনারা প্রত্যেকে সাত থেকে আটটা করে গ্রুপে জয়েন করতে পারবেন কিন্তু যাদের অ্যাকাউন্ট দুই সালের পরের আপনারা পাঁচটার বেশি গ্রুপে জয়েন করবেন না যদি এর বেশি গ্রুপে জয়েন করেন তাহলে আপনি ব্যান্ড খাইবেন কথা বুঝতে পারছেন তো আপনি কি করতে পারেন প্রতিদিন পাঁচটা বা সাতটা বা দশটা সর্বোচ্চ দশটা গ্রুপে জয়েন করতে পারেন এখন গ্রুপগুলোতে জয়েন করলেন জয়েন করার সময় আপনি আরেকটা কাজ করতে পারেন যদি আপনি লোকেশন তৈরি কাজ করেন তাও লোকেশন দিতে পারেন কারণ লোকেশন কি দিতে পারেন ইউএসএ দিতে পারেন ইউএসএ আসলে শুধু ইউএসএ আসে না সাধারণত আপনি আমি কানাডা দিই বা হ্যাঁ কানাডা দিই দেখেন কানাডা এখানে কানাডার বিভিন্ন শহরের নাম দিয়ে আসছে ইউএসএরও বিভিন্ন শহর আছে আচ্ছা এখন ইউএসএর কি আছে বিভিন্ন শহরগুলোর নাম কিভাবে আপনি ভাব জানেননি আপনি হয়তো একটা নাম জানেন নিউ ইয়র্ক জানেন মিশিগান জানেন এই কয়েকটা সিটির নাম জানেন কিন্তু আপনি বেশি সিটির নাম জানেন না কারণ জানেন না তো কি করবেন আপনি কি কাজ করবেন না এখন নিউ ইয়র্কে স্টেট কতটা আছে জানেননি স্টেট মানে রাষ্ট্র হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্টেট মানে রাষ্ট্র এখন এই প্রত্যেকটা স্টেটের আবার কি আছে বড় বড় শহর আছে এখন আপনি আপনি জানেন না পঞ্চাশটা স্টেটের নাম আপনি আর জানা নাই তাইলে আপনার জানা নাই তো কি হয়েছে আপনি এখানে সার্চ দিবেন গুগলে সার্চ দিবেন ইউএসএ স্টেট ঠিক আছে নেম ইউএসএ স্টেট নেম এই যে দেখেন প্রত্যেকটা স্টেটের নাম এখান থেকে চলে আসছে আপনি এখান থেকে স্টেটের নামগুলো নিয়ে নিয়ে আপনি এখানে সার্চ দিয়ে দেখবেন লোকেশন দিয়ে ধরে দৌড়ে দেখবেন আমার কাজ কি আমার কাজ হচ্ছে বায়ার খোঁজা কোথায় আমার বায়ার আছে আমি জানি না আচ্ছা আপনি আমি কেউ কি জানি আমার জন্য কোথায় আমার বায়ারটা লুকিয়ে আছে এখানে কেউ বলতে পারবেন যে ওই আমার জন্য একজন ব্যক্তি ওই জায়গার মধ্যে অপেক্ষা করছে কেউ না আমি সারা মাস মার্কেটিং করব এমনও হতে পারে সারা মাসে আমি পাঁচটা বায়ার পাইতে পারি আর এমনও হইতে পারে আমি ছয় মাসে একটা বায়ার নাও পাইতে পারি তার কারণ হচ্ছে আমি বায়ার পর্যন্ত যদি পৌঁছাইতে না পারি তাহলে আমি ছয় মাসে একটা বায়ার পাইতাম না আর যদি আমি বায়ার পর্যন্ত পৌঁছাইতে পারি তাহলে আমি মাসে চার পাঁচটা বায়ার পাইতে পারি কথা বুঝতে পারছেন এখন বায়ার পর্যন্ত আমাকে পৌঁছাইতে হইব এটা হলো প্রথম কাজ এখন আমি কিভাবে পৌঁছাইব হ্যাঁ আমি কিভাবে পৌঁছাইব আমার পৌঁছানোর তো একটা মাধ্যম জানা থাকতে হইব কারণ ইউএসের পঞ্চাশটা স্টেটের পঞ্চাশটা স্টেটেই আমার জন্য বায়ার লোকে আছে এটা আমার মশনও রাখতে হইব ইউএসের পঞ্চাশটা স্টেটেই আমার জন্য বায়ার লোকই আছে আমরা নিউ ইয়র্ক সবাই খুঁজি কিন্তু নিউ ইয়র্কে বাংলাদেশের হান্ড্রেড পারসেন্ট ফিলেন্সাররাই নিউ ইয়র্ককেই টার্গেট করে এখন যেখানে বেশি মানুষের টার্গেট করে ওই জায়গার মধ্যে বেশি মান কম্পিটিশনটাই বেশি আবার কম্পিটিশন যেখানে বেশি ওখানে আবার লাভও বেশি নিউ ইয়র্কে আবার হ্যাঁ প্রচুর বায়ার আছে নিউ ইয়র্কে কিন্তু তাই বলি আমি অন্য স্টেটগুলো খুঁজবো না এটা আমার জন্য মানায় না আমি অন্য স্টেটগুলো খুঁজবো ঠিক আছে অন্য স্ট্রিটগুলো আমি কি করব খুঁজবো অন্য স্ট্রিটে আমি যাইমু কি জন্য যাইমু অন্য স্ট্রিটে আমি কারণ আমার জন্য অন্য স্ট্রিটে হয়তো কেউ অপেক্ষা করছি ঠিক আছে এখন পঞ্চাশটা স্ট্রিটে আমি এখান থেকে নাম নিলাম এই পঞ্চাশটা স্ট্রিটের একটা একটা করে এখান থেকে আমি খুঁজবো আমি ধরলাম প্রথমেই ধরলাম কানাডা মনে করেন কানাডার এই যে শহরটার বিভিন্ন শহর আছে এই শহরটার কানাডা ক্যান্সাসে কানাডা ক্যান্সাসের গ্রুপ আছে দেখেন এখানে বেশি মেম্বার নাই হ্যাঁ বেশি মেম্বার নাই তা কী হয়েছে আমি এই গ্রুপটাকে একটু ওপেন করি দেখি আমার এই জায়গার মধ্যে আমার জন্য স্বর্ণর খনি লুকিয়ে আছে কি না আমি এইটাকে ওপেন করে দেখেন আমি মনে করেন আপনাকে ইউটিউবটাই দেখিয়ে দিচ্ছি আপনার জন্য আরও আছে আপনি আরও কিছু ফেসবুকের মার্কেটিং যদি আমি দশটা ক্লাসও নেই আমার মার্কেটিং দেখানো শেষ হইতো না আচ্ছা আসলাম আইসা আমি প্রথমে দেখবো ওই গ্রুপটা একটু হাঁটমু যে সমস্ত গ্রুপগুলোতে মেম্বার কম ওই সমস্ত গ্রুপে জয়েন না হইয়া আমি গ্রুপগুলোতে একটু ভিজিট করবো ভিজিট করবো কি জন্য দেখেন আমি ভিজিট করে দেখবো ওই সমস্ত গ্রুপগুলোতে কি পরিমাণ মেম্বাররা কি করছে পোস্ট করছে ওটা আমরা একটু দেখবো এবং মেম্বারগুলা কতটুকু অ্যাক্টিভিটিস আছে এগুলো একটু দেখবো যেমন এই যে ভদ্রলোক হচ্ছে বাংলাদেশি বদরু না সে হচ্ছে সম্ভবত Pakistani nine plus nine two দেখতেছি দেখেন সে কত সুন্দর করে পোস্ট দিছে YouTube monetization plan thousand subscriber four hundred watch time available according to YouTube policy inbox WhatsApp সে নাম্বার টাম্বার দিয়া একটা পোস্ট করে ফেলছে তাকে কেউ কমেন্ট করুক না করুক সেটা বিষয় না সে একটা পোস্ট দিছে এখন আমি একজন ভদ্রলোক এই গ্রুপের মধ্যে ঢুকছি ডুইকা আমি দেখছি এটা যদি আমারে আমি যদি আমার যদি দরকার হয় তাহলে আমি নখ দিতে পারি এক লক্ষ মানুষ এই পুস্টটা দেখতে পারে এক লক্ষ মানুষের মধ্যে একজনের দরকার হইতেও পারে নাও হইতে পারে আমার দরকার হওয়াটার প্রশ্ন না প্রশ্ন হচ্ছে আমি মানুষের চোখের মধ্যে বেসে যাওয়া একদিন দুই দিন তিন দিন দশ দিন এইভাবে কাজ করতে করতে একসময় আমি ঠিকই তার একটা কী পাইমু রেজাল্ট পাইমু আশা করছি আমরা আশায় থাকব আমরা কখনোই আশাহত হব না এটা হচ্ছে প্রথম কথা আশাহত হয়েই গেলে আমার জন্য আর কিচ্ছু থাকে না এটা সম্ভবত ইন্ডিয়ান মানুষে তৈরি করছে শুধু ইন্ডিয়ান ইন্ডিয়ান দেখছি ইন্ডিয়ান কেরালার লেখাগুলো দেখতেছি তো যাই হোক আশাহত হব না কখনোই কারণ আশা মানুষকে কি করে মানুষকে বেঁচে থাকতে সহযোগিতা করে আশা মানুষকে তার জীবন সফলতা করতে সহযোগিতা করে আশা একজন মানুষকে পরিপূর্ণ করতে সহযোগিতা করে আশা একজন মানুষকে তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে দিতে সহযোগিতা করে একটা প্রবাদ আছে আশা সে তো মরিচিকা এই যে ভদ্রলোক মিল্লিক ইনি হচ্ছে সম্ভবত আমার বায়ার আমি তাকে ওপেন করি ওপেন করলাম দেখেন কিন্তু আমি তাকে ওপেন করছি এ হচ্ছে বাংলাদেশি এ ভদ্রলোকে বাংলাদেশি এটা পোস্ট শেয়ার করছে করে আপনিও শেয়ার করতে পারেন আমার চ্যানেলকে সেখান থেকে আমি কি করতে পারি প্রমোট করতে পারে ওকে দেখেন এই যে ভদ্রলোকের চ্যানেল আছে আমরা চ্যানেলটা একটু দেখি খুঁজছে তার চ্যানেলের কি অবস্থা চ্যানেলের বাস্তবতা দেখমু দেখে তার এখানে আছে বিরাশিটা সাবস্ক্রাইবার ওকে বিরাশিটা সাবস্ক্রাইবার আছে তার এই ভিডিওতে ভিউ কয়টা আছে একত্রিশটা ভিউ আছে সে দুই দিন আগে ভিডিও দিছে তার মানে সে একজন অ্যাক্টিভ পারসন এখন এই ভদ্রলোকের গ্রামের বাড়ি কোথায় একটা আমরা কুইজা দেখি বাবা তুমি কোথায় থেকে আসছো একটু আমরা তোমার দেখি আমরা তার চ্যানেলের নামের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা সে তেমন কিছু মনে দিয়েছে টিছে না অনেক ভিডিও দিছে আচ্ছা অনেক ভিডিও দিছে এখন আমরা কি করব অ্যাবাউটের মধ্যে ক্লিক করব অ্যাবাউটের মধ্যে ক্লিক করলে আমরা যদি তার ঠিকানা মিকানার কিছু দরকার পড়ে তাহলে আমরা খুঁজে ফাইতে পারি এখানে সে তেমন কিছু দিছে না সে তার সোশিয়ালস দিছে ইনস্টাগ্রাম দিছে এটা তার লিঙ্ক লিঙ্ক না এটা তার প্রোফাইল নেম আর ফেসবুকের প্রোফাইল নেম এইটা তার টিকটক এইটা আচ্ছা ঠিক আছে সমস্যা নয় সে জয়েন করছে জানুয়ারি দুই সালে যেন সে ফেস ইউটিউবে জয়েন করছে ওকে ফাইন সমস্যা নাই এখন আসেন তাকে তার বাড়ি কোথায় এটা আমরা কেমনে পাই এখন দেখেন সে কেউ যদি অ্যাবাউটের মধ্যে যদি তার ইনটিটাল ডিটেলস না দেয় তাহলে আসলে তার ইনটোটাল ডিটেলসটা খুঁজে পাওয়াই জটিল কথা বুঝতে পারছেন এখন যদি একজনে তার ইনফরমেশন না দেয় তাহলে তার খুঁজে পাওয়াটা তাকে জটিল তবে তার আরও কিছু ওয়ে আছে দেখেন let's cut the case i am that girl but a mother first i am a hairstylist and an upcoming influencer ওকে ঠিক আছে good তাকে আমরা নখ দিলে আমাদের একটা আশা ভরসা আসে ওকে আমি এখান থেকে তার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করি সে কোথায় গেছে এই যে এখান থেকে তার ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করলে আমরা খুঁজে বুঝতে পারবো যে আর ফেসবুক অ্যাকাউন্টে সে কি তার প্রোফাইলটাকে ঠিকঠাক করে দিছে কি না সব কিছু নাই ডিজিটাল ক্রিয়েটর সে স্টেজে সে ডিজিটাল ক্রিয়েটর অ্যাবাউটস জানে অ্যাবাউটস জানে এন্ড তো অ্যাবাউটস তো দেয় নাই তো আচ্ছা মানে আছে আছেন অ্যাবাউটস নাই আচ্ছা ভিউ প্রোফাইল দেখি প্রথমে ভিউ প্রোফাইল করেন তারপর হ্যাঁ, অ্যাবাউটস করছি করছি করছি করছি ওকে আশি অ্যাবাউট লস অ্যাঞ্জেলাসে দেখছেন আমরা তারে ওই জায়গার মধ্যে খুঁজে পাইছি না ঠিকই কিন্তু এই জায়গার মধ্যে আমরা খুঁজে পাইয়া গেছি সে লস অ্যাঞ্জেলাসে বাস করে তাইলেও আমার কি এখন আপনারা সবাই বলেন এরে যে এতক্ষণ খুঁজে আমরা বাইর করলাম এতক্ষণ খুঁজে বাইর করার পরে আমরা একটা এতক্ষণ খুঁজার পিছনে কারণ কি আসলে এত কিছু খুঁজে তারা এই পর্যন্ত আসার পিছনে কারণ কি এখন আমরা আপনারা একটু আমাকে বলেন কারণ হচ্ছে ওই জায়গার অডিয়েন্স গুলো লাগবে আমাদের ও আমাদের বায়ার ওকে আমি নক দিলে আমার জন্য বেনিফিট হতে পারে কথা বুঝতে পারছেন ওকে আমি নখ দিলে কি হইব আমার জন্য বেনিফিট হতে পারে ঠিক আছে এখন আমরা নখ দিব আমরা তাকে নখ দিব নখ দেওয়ার আগে আমাদের আরও কিছু কাজ আছে আমরা যে তার চ্যানেলটা ভিজিট করছি এই ভিজিটটা আমরা একটু প্রমাণ হিসাবে রাখব প্রমাণ কি করব একটা স্ক্রিনশট দিব ঠিক আছে স্ক্রিনশট দিয়া এই জায়গাগুলো আমরা একটু মার্ক করে দিব এই যে ডেসক্রিপশনটা ওকে এগুলো মার্ক করে দিই আমরা এখানে কিছু লিখতেও পারি যে ইট ইজ আনকমপ্লিট অ্যাবাউট ঠিক আছে আমরা লিখতেও পারি কারণ আমার এখানে ভিডিও কয়টা আছে টোটাল এটা দেখতেছি এক মিনিট স্যার টেক্সট অপশনে ক্লিক করে টেক্সট লিখে ফেলেন স্যার কিবোর্ড দিয়ে তারপর বড় করে ফেলেন টেনে ওকে এভাবে লেখ আপনি টেক্সট লিখতেও পারেন এভাবেও লিখতে পারেন এভাবে লিখলে কাজ সুবিধা হয় বুঝতে পারছেন আপনি যে একদম সরাসরি কাজ করছেন তার টেক্সটের উপরে লিখছেন এটা আপনি একটা জিনিস বুঝতে পারা যায় এখন কী করলেন আপনি এখানে দিলেন কি এটা কাজটা কি আপনার এটা সরি এটা হচ্ছে আপনার আনকমপ্লিট একটা অ্যাবাউট আমরা এটা সেভ করব একটা জায়গায় সেভ হবে আমার ফোল্ডারে এটা সেভ হইব আচ্ছা এটা গেল এবং তার হোম পেজে আসি হোম পেজে আসার পরে আমরা একটু নিচের দিকে যাই এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে তার এই যে সাবস্ক্রাইবের পরিমাণটা এইটা একটু আমরা নেই তারপরে আসি আমরা তার ভিডিওগুলাতে ভিডিওগুলার একটা কি করি স্ক্রিনশট নেই ভিডিওগুলার স্ক্রিনশট নিয়ে এই জায়গার মধ্যে একটু মার্ক করে দেই এখানে একটু মার্ক করে দেই এখানে একটু মার্ক করে দেই এখানে একটু মার্ক করে দেই মার্ক করে দিলাম তারপরে এটুকু আর একটু ছোটো করে মার্ক করে দিই তাইলে আমরা কয়টা স্ক্রিনশট নিলাম তিনটা স্ক্রিনশট নিলাম চাইলে আরও বেশি নিতে পারে কথা বুঝতে পারছেন আচ্ছা বেশি নেওয়ার প্রয়োজন নাই কমই থাক স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আমরা কি করব তার প্রোফাইলের মধ্যে যাইমু তার পোস্টের মধ্যে যাইমু তার পোস্টের মধ্যে গিয়া বিভিন্ন পোস্টের মধ্যে তাকে কি করব কমেন্ট করব ঠিক আছে কমেন্ট করব কি কমেন্ট করমু এটা বললে this is very nice post তারপরে বলবেন যে এটা হচ্ছে তার বিজনেস সম্ভবত তার কোনো বিজনেস আছে তার একটা প্রোডাক্টের সে কী করছে একটু মার্কেটিং করছে দেখা যাচ্ছে তাই এখানে আমরা কমেন্ট করতে পারি আচ্ছা কি কমেন্ট করতে পারি এখানে একটা কমেন্ট করলাম হ্যাঁ I am Joynal I am a professional digital marketer. I will grow your business and I'll grow your business and YouTube channel. Double eight zero one double nine double four two seven two nine zero okay তার একটা কমেন্টস দিলাম একটা জিনিস মনে রাখবেন মেসেঞ্জারের মেসেজ অনেক সময় মানুষ পড়তেও পারে অনেক সময় স্পামে যাইতে পারে অনেক সময় সে নাও দেখতে পারে ঠিক আছে ফেন্ডিংয়ে থাকতে পারে যদি ফ্রেন্ড না হয় তাহলে সরাসরি তো মেসেঞ্জারের মেসেজ যায় না তো আপনি কি করতে পারেন এইভাবে পোস্ট করতে পারেন তাকে বলতে পারেন এখন তাকে আমরা মেসেজ করব কি মেসেজ করব মেসেজ করব তাই মেসেজ করব hi nice to meet you I was visit your YouTube channel this is a very nice containable YouTube channel but this is not much setup and enough subs and views i am a youtube marketing expert i will promote your YouTube channel complete monetization requirement just 30 days uh, if you have info please inbox me thank you তার মেসেজটা দিলাম তার সাথে এখন আমি যে স্ক্রিনশটগুলো লইছি ওই স্ক্রিনশটগুলো এখন আমি দিব ঠিক আছে তার উপরে ইনফরমেশনটা ভুল হইছিল স্যার দেখছেন চেক করছেন I was busy to your YouTube channel না খেয়াল করে একদম আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা এগুলা তারা বুঝেনি সমস্যা নাই এগুলো ম্যান্ডেটরি না আপনি খেয়াল করবেন একটু বানানগুলো খেয়াল করে দেওয়ার চেষ্টা করবেন আমরা কি করব ওই স্ক্রিনশট যেগুলো নিছি ওই স্ক্রিনশটগুলারে কি করব আমরা একটু কষ্ট করে এগুলা জয়েন করিয়া তার সাথে পেস্ট করিয়া দিয়ে দিন ওকে এখন কি করলাম তারেক আমরা প্রমোট করলাম মানে তাকে দিলাম আচ্ছা এখন তাকে দেয়া শেষ এখন তার কিছু পোস্টের মধ্যে আমরা কি করব কিছু কমেন্টস করবো অ্যান্ড আমরা লিখব প্লিজ চেক ইউর ইনবক্স এখন আমরা লিখলাম প্লিজ চেক ইউর ইনবক্স এই শব্দটা লেখার সাথে সাথে আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো যে সে আমাদের ওই লাইকের মধ্যে ওই কমেন্টের মধ্যে লাইক দেখি না যদি লাইক দে তাইলে সে আমাদের ইনবক্সটা দেখেনি ওখান থেকেই তার চেষ্টা করবো তার সাথে কমিউনিকেশন করার আমাদের মূল পুরো তার ভিডিওগুলোতে মাঝে মধ্যে আমরা ডুইকা ওই পেজের মধ্যে ডুইকা মাঝে মধ্যে তাকে প্রশংসা করবো ও সো নাইস বলবো এটা বুঝতে পারছি মাঝে মধ্যে ডুইকা বলবো ও সো নাইস তার মানে যেভাবে তাকে একজন মানুষকে প্রশংসা করে ফোটানো যায় আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে পটানো কথা বুঝতে পারছেন সে আমার প্রতি কী হওয়া আগ্রহী প্রকাশ করা আমাকে একজন মানুষকে আগ্রহ করতে হইলে যত ধরনের ওয়ে ইউজ করা লাগে প্রত্যেকটা ওয়ে ইউজ করবো আমি তবে অবশ্যই আমি স্পেমিং কোনো ওয়ে ইউজ করবো না আমি স্পেমিং কোনো ওয়েতে যাব না ব্যবহারও করব না ওদেরকে আমি কখনোই লাইকও করবো না এটা আমাকে খেয়াল রাখতে হবে কারণ স্কেমিং আপনি যদি একজন করেন তাহলে আপনি আমার রাষ্ট্রের দুর্নাম করবেন ঠিক আছে আপনি আমার রাষ্ট্রের দুর্নাম করবেন আপনি আমার জাতির দুর্নাম করবেন আপনি আমার মতো ফ্রিল্যান্সারের ফ্রিল্যান্সারের কেরিয়ার নষ্ট করবেন আপনি একজন একটা স্পেমিং করবেন আপনি লক্ষাধিক ফ্রিল্যান্সারকে ধ্বংস করবেন কারণ আপনি একজন স্পেমিং স্কেমিং করার কারণে আরও এক লক্ষ ফ্রিল্যান্সার তাকে মেসেজ করার মেসেজ করবে সেই মেসেজগুলো সে রিপ্লাই করবে না সে আরও বিভিন্ন মানুষের কাছে কি করবে এটুকু বইলা হাইটা এটা বলবে যে এই দেশের মানুষগুলো স্কেমার ওরা মানুষকে কি করে বুলবাল বুঝাইয়া টাকা নেয় বা ইত্যাদি ইত্যাদি স্কেমিং করে মানুষকে দোকা দেয় ইত্যাদি ইত্যাদি মানে বোঝেন তো আমরা যেভাবে বিভিন্ন একজন মানুষ যদি আমার সাথে প্রতারণা করে আমরাও এই যেভাবে মানুষকে বলি তারাও সেভাবে বলবে ঠিক আছে এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো যে কোনো অবস্থাতেই যেন আমি স্ক্যামিং না করি মানুষকে দুঃখা দেন জানা দেয় আমি কাজ করতে পারি না আমি এ পর্যন্ত কয়েকজন বায়ার পাইছি যে আমি কাজ করতে পারছি না তার টাকা রিফান্ড করে দিছি আমার লস হয়েছে হয়তো এমন হয়েছে একজন বায়ারের টাকা রিটার্ন করতে গিয়ে আমার এক হাজার টাকা লস হয়েছে লস মাইনা নিছি তার টাকা রিটার্ন করে দিছি কিন্তু সে যেন না বুঝে এইটুকু যেন সে না বলে যে অন্তত পক্ষে কী হয় না আমি স্ক্যামিং করি না কাজ না পারলে ওরা রাগ করে না কিন্তু স্ক্যামিং করলে খুবই মাইন্ড করে মাইন্ড করে কি আমরাই তো আমার সাথে প্রতারণা করলে মাইন্ড করে একজনে আমাকে কাজ দিল আপনাকে আপনি আমাকে কাজ দিলেন মনে করেন কাজ দেওয়ার পরে আমি কাজ করে করতে পারলাম না বা কোনো সময়ের ভাবে করলাম না আপনাকে বললাম ভাই আমি কাজটা আপনার করতে পারবো না আপনার টাকাটা আপনি নিয়ে নেন আপনি হয়তো একটু বলবেন যে আমার সময়টা খাইলেন কিন্তু আপনি তো অন্ততপক্ষে এটুকু আমাকে বলবেন না যে মানুষটা প্রতারক এটা তো বলবেন না আমার কথা বুঝতে পারছেন আপনারা সবাই এখন আপনাদের যতটুকু এইটুকু পর্যন্ত যে দেখাইলাম এইটুকুর ভিতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে ভাই আমার কোনো প্রশ্ন আছে বা কারো কিছু বোঝার থাকলেও বলতে পারেন যে এই বিষয়টা আমার বোঝার জায়গা আছে কেউ নাই কেউ কথা বলেন দয়া করে কথা বলেন ঘুমায় যায়েন না ঘুমায় ঘুমায় ফ্রিল্যান্সিং কেউ করতে পারবেন ভাই খুব কষ্ট হয় ফ্রিল্যান্সিং বুঝছি স্যার আমি বুঝছি আমি বুঝতে পারছি পুরোটাই আপাতত প্রশ্ন নেই কোনো না জি বুঝছি স্যার এইভাবে আপনার নক দিলে অনেক বায়ার বা বাইরের ওরা অনেক সময় ফেক মনে করে বা অনেকে রিপ্লে দেয় না আচ্ছা। হ্যাঁ, কারণ বাংলাদেশে একটা নেগেটিভিটি চলে আমি আপনাকে বলি শুনেন বিশেষ করে সোশ্যাল মিডিয়া আর কি কিন্তু অন্যান্য আমি আপনাকে একটা কথা বলি শুনেন এখানে বিষয়টা হচ্ছে আমি আপনাকে প্রথমটাই বলছি আমি এক লক্ষ মানুষকে টার্গেট করবো এক লক্ষ মানুষকে হ্যাঁ, না কেউ তো কেউ হ্যাঁ সেটা ঠিক আছে হ্যাঁ। কেউ না কেউ তো নক অবশ্যই আপনি আমি যে সবাইকে যে আমি সবাইকে যে আমি আনসার পাইয়ে যাই এরকম তো কোনো কথা না আচ্ছা 100 হ্যাঁ। জনের 100 জনের যে নক দিলে একজন অন্তত দিবে সেটা হ্যাঁ, ঠিক আছে আমি আপনাকে একটা কথা বলি আপনি বলেন আজকে ক্লাস হচ্ছে আপনারা কতজন আছেন আর কতজন নাই এটাই বলেন ভাই <laughs> ভাই এই অবস্থা তোমার ভাই একটু শুনেন বলি আমি আপনি মনে করেন এক জোড়া স্যান্ডেল কিনতে যাইবেন বা এক জোড়া ভালো মানে একটু জুতা কিনতে গেলেন দুই তিন হাজার পাঁচ হাজার টাকা বাজেট দিয়ে আচ্ছা আচ্ছা আপনি কি সরাসরি এক দোকানে গিয়ে কিনে ফেলবেন নাকি আপনার যতক্ষণ পছন্দ হয় না ততক্ষণ পর্যন্ত আপনি হাঁটবেন বলেন যতক্ষণ না পছন্দ হয় ততক্ষণ পর্যন্তই চেষ্টা চালাই চেষ্টা চালাই কারণ কি এখন কি ওই দোকানদার কি বিরক্ত হয় আপনার উপরে যে সেই কাস্টমার আসলো আমার কাছ আমার কাছে দোকান নিল না কখনোই না না না কখনো বিরক্ত হয় না তার কারণ ওই দোকানদারও জানে কাস্টমার একশো জন আসলে পঁচানব্বই জন আমার দোকান থেকে ভিজিট করে বাগবে আর পাঁচজনে আমার কাছ থেকে পণ্য কিনতে পারে হ্যাঁ, পাঁচজন কিনলে সেই পাঁচজনেরই তারই লাভ হবে তারই সো দ্যাট আমাদেরও এইরকম টার্গেট আমরা যদি একশো জন মানুষকে টার্গেট করি একশো জনই যে আমাকে অ্যাকসেপ্ট করবে এরকম কোনো কথা না কারণ এখানে অনেক ধরনের কারণ আগে আগে কিছু মানুষ স্প্যামিং করছে মানুষকে স্ক্যামিং করছে বুঝছেন অনেক স্ক্যামিং করছে অনেক ধরনের বাটফারি করছে মানুষ তো আপনি যদি কোনোভাবে তাকে কথা বলাইতে পারেন তখন আপনি কি করতে পারেন আপনার যদি তখন আপনি তাকে বলেন দেখেন আমি এই যে দেখেন মার্কেট প্লেসে কাজ করি যে এত মানুষের আপনার যদি মার্কেট প্লেস থাকে এই যে দেখেন আমি মার্কেট প্লেসে কাজ করি আমি যে এটা আপনি আমার প্রুফ হিসাবে দেখতে পারেন অথবা আপনি যদি বলেন আপনার যদি ওয়েবসাইট থাকে আপনি দেখেন এই যে আমার ওয়েবসাইট আছে এটা এখানে দেখেন আপনি আমি কাজ করছি তারপরে যদি বলে না তাও বিশ্বাস হচ্ছে না বলেন তাহলে আসেন আমরা ভিডিও কলে কথা বলি ঠিক আছে ভিডিও কলে কথা বলি ভিডিও কলে কথা বলার পরে যদি হয় না তাহলে আপনি কি করবেন কয়রাতি একটা শব্দ বুঝেন তো আপনারা কয়রাত হ্যাঁ, হ্যাঁ।, হ্যাঁ আপনি বলবেন আচ্ছা ঠিক আছে আপনার ছোটোখাটো একটা কাজ দিয়ে দেন আমি যে কাজটা আপনাকে ফ্রিতে কিছু কইরা দিই আপনি হাল্ক ওই প্রয়োজনে আপনি তাকে দেখবেন আগে বায়ারটা কেমন তার প্রোফাইল সব কিছু দেখে যদি মনে হয় বায়ারটা স্ট্রং আছে তাকে যদি আমি নিতে পারি তার কাছ থেকে একটা ভালো ফিডব্যাক পাইম তাহলে তাকে বলবেন আমি আচ্ছা ঠিক আছে আপনাকে আমি ফ্রিতে অল্প কিছু কাজ করে দেই আপনি যদি ভালো বোঝেন তাহলে আপনি আমার কাছ থেকে পরবর্তীতে সার্ভিস কিনতে পারেন আপনি স্যার বাংলাদেশে দেখছে অনেক সোশ্যাল মিডিয়া এজেন্সি হ্যাঁ হ্যাঁ বলেন শুনতে পাচ্ছি আচ্ছা তোমাল ভাই কি বলতে চাচ্ছিলেন আমি শুনি না একটু কষ্ট করে আমাকে বলেন আবার দোষ আপনি মোবাইলে নেটওয়ার্ক দিয়ে যুক্ত হয়েছি এখন ফোন দিয়ে কি আপনার অ্যাড গুলো দেখে নাকি হ্যাঁ বলেন ভাই এখন আবার বলেন প্লিজ বলছি আপনার অনেক ফ্রিল্যান্সাররা বা আপনার যারা নতুন কাজ শিখে তারা আপনার অনেক অ্যাড রান করায় ফেসবুকে একটা পেজ হ্যাঁ তারপরে মনে হয় হতে পারে একটু অপেক্ষা করে দেখি হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি যে তোমাল ভাই কি বলতে চাচ্ছিলেন যে অনেক মানুষ নতুন ফ্রিল্যান্সার আছে যারা এড রান করায় হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তারা মানে আপনার বুস্টিং করায় আর কি কাস্টমার খোঁজার চেষ্টা করে কিন্তু এটাকে বাইরেও কি করা সম্ভব বাইরের কান্ট্রি তোরা কি ফেসবুক অ্যাড দেখে বিশেষ করে ইউএসএ কান্ট্রিরা তো ফেসবুক কম ইউজ করে আচ্ছা ফেসবুক সারা পৃথিবীতে আছে হ্যাঁ আছে কিন্তু বর্তমানে ফেসবুকটা মানে ইউএস এর মানুষও এখন বর্তমানে ফেসবুকটা ইউজ করেও বুঝতে পারছেন যেভাবে ইনস্টাগ্রাম ইউজ করে ওভাবে ফেসবুকটাও ইউজ করে কারণ হচ্ছে ইউএস এর বর্তমানে মার্কেটটা প্রায় ফেসবুক রিলেটেড হয়ে গেছে কথা বুঝতে পারছেন তো ওই জন্য মানুষ ফেসবুকের মধ্যে আছে তবে আমাদের মতো তো সেই দেশে বেকার মানুষের সংখ্যা কম যার কারণে তাদের দেশের মানুষের অ্যাক্টিভিটিস কম কথা বুঝতে পারছেন আপনি আমরা একটু দেখি ইউএসের ফেসবুকের ইউজার কত আছে একটু আমরা গুগলে সার্চ দিয়ে দেখি ফেসবুক ইউজার ইন ইউএসএ কত দুইশো বিয়াল্লিশ point eighty six million Can you imagine? হ্যাঁ, জনসংখ্যার বেশি জনসংখ্যার থেকেও বেশি ফেসবুক ইউজার আছে তবে এখানে একটা কিন্তু আছে কিন্তুটা হচ্ছে আমাদের দেশের মানুষ ফ্রি বেশি মানে মানুষের কাজ কামের সংখ্যা কম এই জন্য আমাদের দেশের মানুষের অ্যাক্টিভিটিস খুব বেশি চব্বিশ ঘন্টাই ফেসবুকের মধ্যে পড়ে থাকে এরকমও মানুষ আছে বেকারভাবে আর ওদের দেশের মানুষের ফ্রি কম মানে তারা কাজে ব্যস্ত বেশি এই জন্য তাদের ফেসবুক ইউজার হলেও তারা অতিরিক্ত ফেসবুক আসক্ত না কথা বুঝতে পারছেন তারপরে তাদের দেশের আরেকটা বিষয় হচ্ছে আপনার আমাদের দেশে তো ওই যে ফোরটিন ফিফটিন সিক্সটিনের স্টুডেন্টরাই ফেসবুকের ইউজার হয় যারা বেশি আসক্ত থাকে ওদের দেশে ওই সময় এইটিনের আগে ফেসবুক ইউজার হইতে পারে না কথা বুঝতে পারছেন কারণ ওদের হ্যাঁ, দেশে হ্যাঁ, হ্যাঁ। ওদের দেশের কিছু আইডি ভেরিফিকেশনের সিস্টেম আছে যেগুলোর মাধ্যমে এইটিনের আগে ফেসবুক ইউজার হইতে পারে না আর তাদের দেশের আপনার এই এইটিন হয়েই গেলেই কোনো না কোনো ওয়েতে তারা কোনো জবের মধ্যে কি হয়ে যায় ইনভলভ হয়ে যায় একদিকে পড়াশোনা থাকে আরেকদিকে তারা জব করে যার কারণে যে পরবর্তী টাইমে আইসা ফেসবুক চালাইবে এরকম সময় তাদের হাতে থাকে না বা থাকলেও খুব কম দেখা গেল দিনে থার্টি হ্যাঁ, মিনিট হ্যাঁ হ্যাঁ কিন্তু যদি কেউ বোস্ট করে তাহলে সেই বোস্টটা কিন্তু ঠিকই তাদের চোখের সামনে গিয়ে কি করবে একবারও যদি ঢুকে টাস করে তাদের চোখের সামনে চলে যাবে এটা ফেসবুক কর্তৃপক্ষ তাকেই ঢুকাইবে এই জন্যই দিবে কি জন্য দিবে যে এই জন্য কারণ এইটার কাছ থেকে তো সে টাকা নিচ্ছে আপনার চোখের সামনে যদি অ্যাডটা না পৌঁছায় তাইলে তো ফেসবুক টাকা নিতে পারবে না আমার কাছ থেকে হ্যাঁ ফেসবুক যখনই আমারে ভালো রেজাল্ট না দিবে তখনই আমি বুস্ট করাবো এবং তখনই ফেসবুকের বিজনেস না এইটাও না রেজাল্টের প্রয়োজন নাই রেজাল্টের প্রয়োজন নাই প্রশ্নটা হচ্ছে কিন্তু দেখাবে আর কি হ্যাঁ, আমি আপনাকে বলি প্রশ্নটা হচ্ছে ফেসবুক বলছে কি আপনি যদি 1 ডলার খরচ করেন তাহলে এই এক ডলার মানুষের মানুষের এক ডলারের মাধ্যমে আপনাকে আমি তিন হাজার মানুষের চোখের সামনে আপনার পোস্টটা পৌঁছেই দেব এখন সে যদি তিন হাজার মানুষের চোখের সামনে পোস্টটা পৌঁছাইতে না পারে তাহলে কিন্তু সে আমার কাছ থেকে এক ডলার খরচ নিতে পারবে না কথা বুঝতে পারছেন তো সো দ্যাট সে হ্যাঁ, হ্যাঁ। যেভাবেই হোক ফেসবুক কী করবে তিন হাজার মানুষের চোখের সামনে পৌঁছাইয়ে দিবে এবং কীভাবে পৌঁছাই দেবে যখনই যে মানুষটা অ্যাক্টিভ হবে তখনই ওই মানুষের চোখের সামনে দিয়ে দিবে কথা বুঝতে পারছেন অন্যথায় আমরা যে ইউএসের ফেসবুক অ্যাডভার্টাইজিং রান করি ইউএস আপনার যে দইরা লোকেশন দইরা কিন্তু আমাদের রেজাল্ট আসতো না আমরা ব্যাড রিভিউ খাইতাম কিন্তু দেখা যায় ইউএসএর লোকেশন দইরা যদি ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের কাজ দেওয়া হয় তাহলে হিউজ পরিমাণ রেজাল্ট আসে খুব ভালো রেজাল্ট আসে কথা বুঝতে পারছেন স্যার ইউএসএ টার্গেট করে ফেসবুক অ্যাডভার্টাইজ করলে হ্যাঁ যেভাবে ফেসবুক অ্যাডভার্টাইজ বোস্টিং করা যায় ওভাবে টার্গেট করে অ্যাডভার্টাইজ করা যায় আচ্ছা। স্যার আজকে ক্লাসের পর একটু আমার সাথে 10 মিনিট মিটিং করবেন স্যার না সরি আমি পারবো না আমি স্যার আপনি করছিলেন নিজের জন্য নাকি বাইরের জন্য না আমি বাইরের জন্য করছি আমার জন্য কোনো বোস্টিং আচ্ছা। করছি আমি আর 5 মিনিটের মধ্যে এই ক্লাস শেষ করে দিব বুঝতে পারছেন শেষ করে কাজ আছে আচ্ছা। আমি অন্য কাজে যাব তাহলে আজকে আমি একটা টেকনিক দেখাইলাম ফেসবুক থেকে কিভাবে জাস্ট ইউটিউবের সিস্টেমে আপনারা আপনাদের সিস্টেমে কাজ করবেন আগামীকালকে কিভাবে প্রোডাক্টের জন্য মার্কেটিং করবেন আগামী ক্লাসে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব ঠিক আছে আর কারো কোনো যদি প্রশ্ন থাকে তাহলে রাখেন পরের সপ্তাহের জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেসপন্স করব আর ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে আমার চ্যানেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর কাজ করেন মন দিয়ে সবাই কাজ করেন কাজ পাইলে জানাইয়েন ভাই অন্তত ওকে যদি কেউ আমার মার্কেটিংয়ের থিওরি থেকে কাজ পান তাহলে জানাইয়েন অনেকে আছে জানায় না সে পকেট পড়ে কিন্তু জানায় না ও আচ্ছা বসর ভাই বাদাম ভাইয়ের উপরে মাইন্ড করেন না উনি এখন একটা জব পাইয়া গেছে ওই জব পাওয়ার কারণে উনি আর অ্যাক্টিভ থাকতে পারতেছে না বুঝতে পারছেন উনি আমাকে বুঝেই বলছে যে আসলে উনি একটা জব পাইছে জব পাইছে এই জন্য বলছে উনি যে প্রায় এটা জরুরি ছিল স্যার সোহেল ভাইয়ের সাথে স্যার খুব ইম্পর্টেন্ট মিটিং ছিল স্যার কবে করবেন তাহলে কালকে করি ঠিক আছে স্যার কালকে করি আচ্ছা, স্যার ওই যে ওদের সাথে কথা বলছিলেন স্যার ওই যে দুইটা ফরেনার কান্ট্রি স্যার থেকে না ওনাদের সাথে আমি আসলে সত্যি বলতে আমি ওনাদের সাথে কথা বলতে পারি নাই আপনি আরেকটু ম্যানেজ করে দেন আমি কথা বলবো ঠিক আছে তাহলে কালকে স্যার একটু মিটিং করি কয়টা করবেন স্যার কালকে তো স্যার ব্যাচ টুতে স্যার ক্লাস আছে স্যার আটটা মিটিং দিয়ে দেন ঠিক আছে স্যার আটটাতে মিটিং আচ্ছা তাহলে আচ্ছা সবাই ভালো থাকেন